গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল আরে মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল Thank you. স্কুল মানা বাহাত্তর হাজার স্কুল দিয়া তুই সাইকেল বনা তুই টাকায় করেছে খারাপ স্কুল মানা বাহাত্তর হাজার স্কুল দিয়া পুরাণ হইবে কর্কটায় যন্ত্রে ধরিবে তোমার বেলবাতির ওই আওয়াজ বন্ধ হইবে

বিকেলের বাতাস সেদিন হবে সর্বনা তোমার কাজ করবে না রাখিবে পুরাইলে সাইকেলের বাতাস সেদিন হবে সর্বনা তোমার কাজ করবে না রাখিবে একটা দুই টাকা চমৎকার গানের মডেল চমৎকার গানের মডেল মানুষ একটা দুই টাকা সাথে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল Thank you.